ওকে আজকে আমরা শিখবো হচ্ছে Facebook page like ad campaign কিভাবে রান করতে হয় কারণ এটা কাজ আমাদের লোকাল মার্কেটেও যেমন আছে তেমন মার্কেট প্লেসেও প্রচুর কাজ পাবেন যারা শুধু ছোট্ট এই পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন কাজ করে ইনকাম করতেছে আমি যদি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই আমি চলে যাব হচ্ছে ফাইবারে আমরা যেগুলো কাজ শিখবো সবগুলোই আপনি মার্কেট প্লেসে করতে পারবেন একটা গিক দিয়ে করতে পারেন অথবা চাইলে আলাদা আলাদা গিক করেও এই সার্ভিসগুলো দেওয়া যায় হ্যাঁ তো আমরা যদি এখানে লিখি Fiverr dot com Fiverr dot com তো এখানে আমরা ফাইবারে চলে যাব এখানে আমরা লিখবো হচ্ছে Facebook page like okay Facebook Facebook taste like like apps দেখি কয়জন আছে ওকে এটাতে রেজাল্ট দেখাচ্ছে না পেজ লাইক অ্যাড দিয়ে দেখি আমরা শুধু পেজ লাইক অ্যাড এটাও দেখাচ্ছে না এরকম তো হওয়ার কথা না like ad campaign page like ad campaign page like ads আর ক্যাটাগরি চেঞ্জ করে দিছে ফাইবার আবার ওকে চলে আসছে তো ট্যাগগুলো চেঞ্জ করে ফেলছে ওকে যাই হোক ব্যাপার না পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন দেখেন তারা শুধু ফেসবুক পেজ লাইক এই কাজটা করতেছে এখানে যতগুলো গিক আছে আপনারা দেখেন টোটাল আঠারো হাজার সার্ভিস দিতেছে কিন্তু বুঝলাম না আমরা লেখলাম কিন্তু আসলো না কেন আগে তো ওইগুলো দিয়ে আসতো ওকে একটু আমরা দেখি তাদের ট্যাগগুলো ও সরি আমার এখানে সার্ভারে প্রবলেম করতেছে ওকে যাই হোক ব্যাপার না এখানে দেখেন যারা শুধু page Facebook page like ad campaign run করে এখানে কিন্তু তারা ইনকাম করতেছে যদিও তারা এখানে সার্ভিসগুলো দেখেন কেউ কেউ পাঁচ ডলার দিয়েছে কেউ বিশ ডলার কেউ দশ ডলারে ওকে আমরা যদি দশ ডলারের সার্ভিসটা দেখি ওকে এখানে দেখেন পাঁচটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি কি করবে তিনি I will create a Facebook ad campaign to grow your page like এটা কিন্তু সরাসরি বলতে পারতেছে না যে আমরা পেজ লাইক দেবো কিন্তু ব্যানারের ভিতরে একজাক্টলি বলছে যে Facebook page like ad campaign একদম পরিষ্কার কারণ সব কথা সব জায়গায় বলা যায় না হ্যাঁ পেজ লাইকে অ্যাড ক্যাম্পেইনের কথা মনে হয় না ডেসক্রিপশনেও আপনি পাবেন এই কথাগুলো যদিও এটাতে সমস্যা করে কথাগুলো হ্যাঁ অনেকে আছে আবার সিস্টেম করে লেখে তো দেখেন এখানে কিন্তু ভালোভাবে বলা নাই যে ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনগুলো রান করবে কিন্তু তিনি লেখছে কোথায় তিনি লেখছে হচ্ছে টাইটেলে এবং প্রাইসিংয়ে তো এখানে কি করবো বেসিক সার্ভিসে two okay basic service two cent per page like already audience okay to send করে দিবে একটা করে পেজ লাইকের তো এটা একটা বলে দিস আর কি স্যান্ডস ওকে কস্ট পড়বে এরকম তাহলে মোটামুটি তারা কিন্তু হিউজ ই নিতেছে কারণ দুই স্যান্ড করে যদি নেয় ধরেন বিশ ডলার নিচ্ছে এক হাজার পেজ লাইকের জন্য এক হাজার পেজ লাইকের জন্য কত নিচ্ছে দুই হাজার টাকা ধরতে গেলে মার্কেট প্লেসে তো এবার এই পেজ লাইকটা যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এটা কিন্তু অবশ্যই দেখেন গ্লোবাল দিয়ে দিয়েছে গ্লোবাল অডিয়েন্স টার্গেটেড কিন্তু কোনো কান্ট্রি বলে নাই কেন গ্লোবাল বললো কারণ তারা ভালো করে জানে যদি আমরা ইউনাইটেড স্টেজের ফেসবুকের পেজ লাইক আইনা দিতে চাই তাহলে আমাদের এই বাজেটে হবে না তাহলে তাদের কিছুই থাকবে না আর ওইটা টার্গেটেড হয়ে হবে ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে তার অনেক লস হয়ে যাবে কারণ এভাবে শুধু টার্গেটেড কান্ট্রিতে আনা পসিবল হবে না তো এবার আসেন তো তিনি ওয়ার্ল্ডওয়াইডের কথাটা বলল কারণ হচ্ছে তারা ওয়ার্ল্ডওয়াইড বলতে বুঝাইতে চাইতেছে এখানে টোটাল বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিরা এই অ্যাডটাতে লাইক করবে মানে Facebook Facebook page like ad ক্যাম্পেইনটাতে লাইকগুলো করবে অডিয়েন্সগুলো এই তিনটা কান্ট্রি থেকে সব থেকে বেশি হবে এখানে সিস্টেম আছে অ্যাড ক্যাম্পেইন রান করতে আর যদি টার্গেটিং দিতে চান দুশো টাকায় অ্যাভেলেবল পেজ লাইক অ্যাড মানে ইয়ে পাওয়া যায় লাইক পাওয়া যায় দুশো টাকায় একশো টাকায় অনেকে আছে ইউএসএ টার্গেটেড পেজ লাইক দিতেছে আড়াইশো টাকায় তো চাইলে কিন্তু ওগুলো নেওয়া যায় কিন্তু আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব পাশাপাশি আমরা কিন্তু টার্গেটেড বলবো না কেন টার্গেটেড বলবো না টার্গেটেড দেওয়া অনেক অনেক টাফ এই বাজেটে হবে না কারণ আপনি বলতে তো পারবেন না ইউনিভার্সি স্টেজের কন্টেন্ট আপনি ভালোভাবে নাও লিখতে পারেন তাহলে কি প্রবলেমে পড়বেন তো এখানে দেখেন সেমভাবে একটা অর্ডার চলতেছে আর্টসে গত সালে আমরা যদি একটু দেখি নিচের দিকে একুশে আর্টসে উনপঞ্চাশটা কাজ কমপ্লিট শুধু Facebook Facebook page like ad ক্যাম্পেনের এখানে আরও অনেক সার্ভিস আছে যারা এগুলো সার্ভিস দিতেছে তো দেখি এই লেভেল টু সেলার কিন্তু আমরা যেটা করব এই কাজটা আমরা টোটাল কথা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে করার চিন্তা ভাবনা করব কিন্তু আমাদের কাজটা শেখার অবশ্যই দরকার কেন দরকার আপনারা লোকাল মার্কেটে এই কাজের প্রচুর ভ্যালু আপনি যদি কোনো পেজে যান আমি এগুলো কেটে দিই আপনারা বুঝতে পারতেছেন এখানে যেহেতু সার্ভিসগুলো আছে তার মানে কি এখানে আঠারো হাজার সার্ভিস কিন্তু এমন এমন আসে নাই তো এখানে দেখেন কেউ কেউ ফাইবার চুজ আছে ফাইবার পেজ লাইক এখানে অনেকজনে অনেকভাবে সার্ভিস দিতেছে ঠিক আছে এখানে নতুন সেলাররাও চলে আসে কেউ কেউ ওয়ান কে প্লাস কাজ করছে কেউ কেউ ওয়ান কে প্লাস অনেকেই আছে এরকম ভালো ভালো কাজ করতেছে এই কাজটা আমরা চাই না যে এরকমভাবে মার্কেট প্রাইসে কাজ দিতে আমরা একটা সার্ভিসের ভিতরে আমরা সবগুলো অ্যাড ক্যাম্পেনের সার্ভিস দিব কিন্তু আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মার্কেট প্লেসে কাজ আছে কিনা সেটা তো আমরা দেখতেই পাইলাম যে মার্কেট প্লেসে কাজ আছে এবার যদি আমরা লোকাল মার্কেটে যাই সেটা কি আপনি এরকম হাজার হাজার পেজ পাবেন যারা ফেসবুকে পেজ লাইক অ্যাড ক্যাম্পিনের কাজগুলো করতেছে দেখেন তাদের বাজেট কত তো আমরা দেখেন আমাদের নিজেদের জন্য চাইলে একদম টার্গেটেড একদম রিয়েল পেজ লাইক নিতে পারি পাশাপাশি অন্যের হেল্পও করে কিন্তু আমরা ইনকাম করতে পারি সেটা কিভাবে সেটা আমি বলে দিব সমস্যা নাই ধরেন Facebook Facebook page like like ads okay page like এটা লিখলেই হবে দেখি এটা আসে কিনা না হলে শুধু লিখতে হবে লাইক সেলস বা পেজ লাইক সেলস তাহলে পাবো একটু সমস্যা নেটে প্রবলেম ওকে এখানে আমি পেজটা সিলেক্ট করি যাতে সবগুলো পেজ চ্যানেল চলে আসে অথবা পোস্ট সিলেক্ট করতে পারি যারা এগুলো কাজ করতেছে পেজ লাইক ভিডি ওকে এখানে কি করতেছে পেজের প্রবেশ করার জন্য আবেদন দরকার নাই আগে দেখি তারা সার্ভিসগুলো কি দিতেছে একজন সাত হাজার ফলোয়ার আছে দেখি তারা কিভাবে কাজ করতেছে থেকে একটু আলাদা দেখাচ্ছে না কেন net slow okay page like video okay এখানে বিশটি পেজ রিভিউ ব্যস্ত আছে দেড়শো টাকা ওকে এটা আমাদের লাগবে না আপাতত বছর শেষে অফার জুড়ে সকল প্যাকেজ পাচ্ছেন এত পার্সেন্ট ডিসকাউন্টে ওকে ব্যাপার না এটাও লাগবে না আমাদের ওকে রেগুলার প্রাইস এত টাকা পনেরোশো টাকা কি প্রফেশনাল ফেসবুক পেজ বানায় দিবে বিজনেস পেজ বানিয়ে নিন এটা আমাদের লাগবে না আমাদের দরকার হচ্ছে পেজ লাইক ওকে পাঁচ হাজার ফেসবুক পেজ লাইক কত এগারোশো পঞ্চাশ টাকা বা বারোশো পঞ্চাশ টাকা আগে ছিল এখন বিক্রি করতেছে পাঁচ হাজারের জন্য আপনাকে খরচ হবে কত এগারোশো টাকা এখানে যদি আপনি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেও যদি এই কাজটা করেন তাহলে মোটামুটি আপনার দুই থেকে তিনশো বা চারশো টাকা লাভ থাকবে সেটা কিভাবে আমরা এমন সিস্টেমে অ্যাড ক্যাম্পেইন রান করব যেটা আমি চাই না যে করবেন সবাই আপনারা চাইলে করতে পারেন আমি সিস্টেমটা বলে দেব তো সেটা হচ্ছে আপনি ২০ টাকা বা ষাট টাকা দিয়েও এক হাজার বা একশো টাকা সর্বোচ্চ খরচ হতে পারে বিশ টাকা খরচ হয় অনেক সময় ধরেন একশো টাকা অ্যাভারেজ একশো টাকা যদি খরচ করেন তাহলে মোটামুটি আপনি এক হাজার পেজ লাইক নিতে পারবেন সেটা তাও রিয়েল এবং অর্গানিক সেটা কিভাবে সেটা আমরা দেখব দেখেন এরকম অনেক সার্ভিস আছে যারা পেজ লাইক দিয়ে মানে বিক্রি করতেছে অনেকে আছে আরও বেশি বিক্রি করে অনেকে আছে কম বিক্রি করে তো আপনি যদি মানে সঠিকভাবে দিতে পারেন সার্ভিস আপনি এখানে অনেক মানে পেজ লাইকের কাজ করতে পারবেন আর একটা পেজ খুলে কেউ যদি বলেন যে আমি অ্যাড ক্যাম্পিং সার্ভিস দিব অনেক পাবেন যারা অ্যাড ক্যাম্পিংয়ের সার্ভিসগুলো করে দেয় বিভিন্ন ধরনের যেমন Facebook page okay Facebook ads campaign এরকম আপনি অনেক পেজ পাবেন যারা এই কাজগুলো করতেছে লোকাল মার্কেটে যেমন এখানে লোকাল মার্কেটে অনেকে পাবেন যারা এইগুলো কাজ করে যেমন এখানে successful Facebook run your Facebook ad campaign দেখে শেয়ার করছে তাদের উদ্দেশ্যটা কি এই পেজটা কোনো কাজ করতেছে না কেটে দেই ওকে ফেসবুক এটা মনে হয় ফাইবারের পাবলিক এটাও ফাইবারের পাবলিক এইগুলো দিয়ে গ্রুপ গ্রুপে মার্কেটিং করতেছে চিন্তা করেন এইগুলো গ্রুপে মার্কেটিংয়ে কোনো কাজ আসে বাইসেল গ্রুপে কোনো কাজে আসে না এগুলো করতেছে তারা কে আমরা পেজে যাই তাহলে আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাবো ওকে এগুলো মেবি কোনো কাজের না ওয়েবসাইটে নিয়ে গেল স্পামিং তো আমরা পেজে দেখি যে কারা কারা ad campaign ad campaign agency পাঁচশো ফলোয়ার তো আমরা যাবো না আমরা চাচ্ছি যে মোটামুটি যারা ভালো সার্ভিস দিতেছে তাদের কাছে যাব দেখি এরকম পাই কিনা আমি তো অনেক পাইছি এখন পাবো কিনা কে জানে Facebook ad campaign BD okay Bangladeshi এই যে বাইশ একটা গুগল অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট এই একটা আছে গুগল অ্যান্ড ফেসবুক সার্ভিস এই একটা আছে এরকম আপনি অনেক পাবেন যারা এই কাজগুলো লোকাল মার্কেটে করতেছে আপনাদের কি করতে হবে ফার্স্ট টাইমে আপনারা একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট করবেন সেখানে ভালো করে সেট করুন এগুলো গ্রুপও দেখতেছি ওকে যারা এই কাজগুলো করতেছে এগুলো গ্রুপে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন অথবা আপনার আপনার যে নেটওয়ার্কটা আছে ফেসবুকের ওই নেটওয়ার্কগুলোতে আপনি কাজগুলো করতে পারেন ওকে এটা গ্রুপ চলে আসছে আমার গ্রুপ দরকার নাই সরি ওকে আমি চাচ্ছি যে পেজ পেজ চাই এক সেকেন্ড আমি আমার অ্যাডটা বন্ধ করে দিই এখন এগারো দশটা বাজে এখন আর অ্যাড চালায় লাভ নেই দেখি দেখি দেখি শপ ক্যাম্পিং শপিং উনিশ হাজার এখানে আমরা যাই বিডি চলে আসছে ওকে দেখি এখানে কি করে এই যে দেখেন তারা বিভিন্ন ফেসবুকের পেজে কাজ করতেছে এখানে এক লাখ পেজ লাইক দিছে এটা একটা কাজ দুই নাম্বার অ্যাড এখানে এরকমভাবে দেখেন অ্যাডের সার্ভিস দিতে পোস্ট করুন ঘরে বসে সেল করুন বাংলাদেশে ঠিক আছে এরকম আপনি অনেক বিজ্ঞাপনে যেমন এই একটা পেজের ভিতরে কাজ করছে এক পঞ্চাশ হাজার লাইক দিছে তারপরে এরকম কিন্তু দেখেন একটা করে ফেসবুক পেজে যদি এক লাখ বা দুই লাখ বা পঞ্চাশ হাজার মানুষের যদি পেজ লাইকে অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে বলে বা বা ধরেন এখানে তাহলে কিন্তু হিউজ বিজনেস করতে পারে একটা করে এখানে যদি ধরেন অ্যাভারেজ যদি আমরা দুইশো টাকা দুইশো টাকা করেও নেই প্রতিটাতে যদি আমাদের এক হাত একশো টাকা করে থাকে তারপরে কিন্তু হিউজ টাকা মোটামুটি চার পাঁচ হাজার টাকার মতো কিন্তু অনায়াসে ইনকাম করতে পারেন আশিক ভাই এখন মেসেজ দিয়েন না এটা আমি দেখতেছি একটু পর তো এখানে দেখেন ওই যে এখন আস্তে আস্তে আশিক ইসলাম এটা কার ওকে এখানে দেখেন এরকম দেখেন অনেক কাজগুলো কিন্তু এই পেজ থেকে করছে এখানে কি করছে তিনি কিন্তু ইনভেস্ট কি করছে তার পেজের ভিতরে উনিশ হাজার ফলোয়ার নিছে এটাতে তার সর্বোচ্চ দরি খরচ হয় ধরেন দুই হাজার টাকা বা তিন হাজার টাকা খরচ হয়েছে এখানে তার ইনভেস্টমেন্ট একবার কিন্তু এখান থেকে তিনি সারা জীবন ইনকাম করবে আর দেখেন কত কাজ করছে এখানে দেখেন একটা পেজই দেখেন শুধু পেজ লাইক অ্যাড ক্যাম্পিন বাড়াই দিছে অ্যাড ক্যাম্পিনের মাধ্যমে এখানে দেখেন দুই হাজার পেজ লাইক সাতশো টাকায় ঠিক আছে দেখেন দুই হাজার পেজ লাইক বানাইতে আপনার সাতশো টাকা লাগবে না দুইশো টাকাই আনাফ তো এগুলো আপনি লোকাল মার্কেটে এরকম করে বিজনেস কিন্তু দাঁড় করাইতে পারেন এটা যে কেউ করতে পারেন একটা পেজ খুলেন সেখানে আপনি এগুলো সার্ভিস দেন একটা মাস্টার কার্ড বানায় যদি না পারেন আমাদের মাধ্যমে করে নেন সমস্যা নাই তো আপনার কথা হচ্ছে লোকাল মার্কেট হোক বা ইন্টারন্যাশনাল মার্কেট হোক যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ওইটারে বলা হয় ফ্রিলান্সিং সেটা যে কোনো মাধ্যম হোক আপনি শুরু করেন না আজকে থেকে শুরু করেন একটা পেজ খুলে ইনকাম শুরু করেন তো আপনার প্রথম অবস্থায় হয়তো মাসে পাঁচটা ছয়টা প্রজেক্ট আসুক বা একটা প্রজেক্ট আসুক আপনার যদি পাঁচশো টাকা ইনকাম হয় আপনার একটা পকেট খরচার টাকা চলে আসবে অনায়াসে বুঝে থাকার থেকে আপনি একটা জায়গায় কাজ করেন একটা সময় আপনার পেজের ভিতরে আপনি যখন জনপ্রিয়তা লাভ করেন বাংলাদেশে এরকম আছে যারা মাসে মনে করেন দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করে শুধু পেজ থেকে একটা পেজ থেকে যারা অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট আমি অনেক দেখছি এরকম লোক যারা শুধু ফেসবুক ফেসবুকের আপনার অ্যাড ক্যাম্পেইন রান করে দেয় শুধু মানুষকে হেল্প করে এই কাজে করার জন্য তারা কিন্তু এমনি এমনি করতেছে না তারা কিন্তু একটা টাকা নিতেছে টাকার বিনিময়ে কিন্তু করতেছে আর এখানে কিন্তু আপনার একটা বিজনেস কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গেল একটা ভালো একটা বিজনেস হয়ে গেল এখন এখন কিন্তু তার নেটওয়ার্ক অনেক বড় দেখেন উনিশ হাজারের নেটওয়ার্ক চলে আসছে একটা সময় এক লাখের নেটওয়ার্ক চলে আসবে এখন কিন্তু তারা কিন্তু কাজ করতেছে রেগুলারই ধরতে গেলে তো এভাবে যদি ফিক্স দুই একটা ক্লায়েন্টও পাওয়া যায় তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করা যাবে এরকম অনেক পেজ পাবেন যারা এগুলো কাজ করতেছে তো এই কাজগুলো কীভাবে করে সেটাই আমরা দেখি হ্যাঁ অনেক কথা বললাম যদি কোনো কাজের না তাই না তো আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা কিছু হ্যালো জি জি যাচ্ছে ওকে ওকে তাহলে এভাবে আপনারা কাজ শুরু করতে পারেন এবার এই কাজগুলো কিভাবে করে সেটা যদি আমরা দেখি তো আমরা চলে যাবো ক্রিয়াতে আপ এখানে দেখেন ক্রিয়েটে অ্যাড আছে এখানে আমরা ক্লিক করব ফার্স্ট টাইমে এখানে ক্লিক করার পর এখানে দেখেন এঙ্গেজমেন্ট লেখা আছে এঙ্গেজমেন্ট ওকে এঙ্গেজমেন্টে ক্লিক করব তো এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ওরা যেভাবে করে আমি সেগুলো দেখাবো এটা শর্টকাট পদ্ধতি সব থেকে ভালো কন্টেন্ট যেভাবে লেখা যায় তো আমরা এখানে ধরেন একটা নাম দিতে পারি নাম লিখে হচ্ছে Facebook page like ads campaign one একটা নাম দিয়ে দিলাম হ্যাঁ ওয়ান এটাও লাইভ প্রজেক্ট তো ডাইরেক্ট দেখাবো তো এটা আমি একটা নাম দিয়ে দিলাম এটা যা যে কেউ যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নাই যে কেউ যে যে কোনো ধরনের নাম দিতে পারেন কিছু যায় আসে না এটাতে এই পেজে জাস্ট এক্সাম্পল আপনাকে নাম দিতে বলতেছে যাতে আপনি সহজেই যেন বুঝতে পারেন এটা হচ্ছে এই অ্যাড ক্যাম্পেনের জন্য আপনি এই ক্লায়েন্টের জন্য এই অ্যাড ক্যাম্পেনগুলো রান করছেন এটা হচ্ছে আপনার একটা যেমন একটা লিস্ট হয়ে থাকবে ফার্স্টে আপনাকে দেখাবে যে আপনি অমুক কোম্পানির অ্যাড রান করছেন তো এটা সিরিয়াল যখন আপনি অনেকগুলো প্রজেক্ট পাবেন তখন আপনি এলোমেলো হয়ে যেতে পারেন অ্যাবাকারের অ্যাডের ভিতরে তো ঢুকে ঢুকে বের করা অনেক কঠিন যে এটা কোন কার মানে কোন কোম্পানির পেস এটা অনেক টাফ ঠিক আছে এইভাবে যদি নাম লিখে রাখেন যে ধরেন স্মার্ট জোন সব বিডি তারপরে বেস্ট বস এরকম অনেক নাম থাকে ঠিক আছে ওগুলো নাম লিখে যে ফেসবুক এখানে ফেসবুক দিছে এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন ঠিক আছে ধরেন এই নামটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না এখানে আর কোনো কাজ নাই এখানে জাস্ট আপনাকে নামটাই লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলাম এবার আমরা নেক্সটে ক্লিক করবো একদম সহজ অ্যাড ক্যাম্পেইন রান করা এটা হচ্ছে বাচ্চাদের কাজ ঠিক আছে তো যদিও এখানে অনেকটাই হ্যাংজ্যাং আছে তো আমরা এখানে সেকেন্ড হচ্ছে অ্যাড সেট নেম এখানে আপনি যাক যে কোনো নাম দিতে পারেন কিছু যায় আসে না ধরেন আমরা এখানে দিয়ে দিলাম page like page like like okay page like ad set দিয়ে দিলাম এবার আসি আমরা তো এর আগে কনভার্সেশন ম্যাচ মানে কনভার্সেশনে অ্যাড ক্যাম্পেইন রান করছি এবার লাগবে হচ্ছে আমাদের পেজ লাইক পেজে যেন ফলোয়ার বাড়ে বা লাইক বাড়ে সেই জন্য তো আমরা এই যে দেখেন নিচের দিকে আছে পেজ স্পেশালভাবে বলা নাই কিন্তু এখানে দেখেন ফেসবুক পেজ লেখা আছে আপনারা এটা সিলেক্ট করবেন হ্যাঁ এটা সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি স্মার্ট জোনের এই পেজের ভিতরে আমি কি লাইকটা দিব তো আমি এটা সিলেক্ট করার পর নিচে দেখেন আপনার ফেসবুকের পেজটা চলে আসবে যে আপনি কোন কোম্পানির পেজের ভিতরে লাইকটা দিতে চাচ্ছেন ধরেন আমি চাচ্ছি যে স্মার্ট জোনের ফেসবুক পেজের ভিতরে লাইকটা দিবেন ঠিক আছে তো আমরা এটা দিলাম দেওয়ার পরে এবার আমরা বাজেটটা দিয়ে দিব এটা কি ডেলি বাজেট দিবেন না লাইফ টাইম বাজেট দিবেন তো ডেলি বাজেটটা কি ডেলি বাজেট হচ্ছে প্রতিদিনের খরচ প্রতিদিন কেটে নেবে যেমন আজকে আমরা একটা অ্যাড রান করছি এক হাজার টাকা বাজেট ছিল মানে টোটাল আমাদের বাজেট হচ্ছে ক্লায়েন্টের বাজেট হচ্ছে দুই হাজার টাকা আমরা এক হাজার টাকা আজকে ফুরাইছি এবং কালকে আর এক হাজার টাকা ফুরাবো কারণ আজকে আমাদের ফেসবুক এক হাজার টাকা কেটে নিয়েছে তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো এটা যদি ডেলি বাজেট দিতে চান তাহলে আপনাকে ডেলি খরচ করতে হবে আর যদি লাইফ টাইম বাজেট দেন একবার একটা বাজেট সেট করে দেবেন আপনার কাছ থেকে কেটে নেবে জামালা শেষ তো এবার আসি এটা অবশ্যই পাঁচশো টাকা বা দুইশো টাকা দিয়ে রাখতে পারেন এখানে কত উঠতেছে সেটা ম্যাটার করে না এখানে একটা এক্সাম্পল দিয়েছে ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না আপনি ধরেন একশো টাকায় দিবেন আমি একশো টাকায় আনাপ এক হাজার লাইক বা দুইশো টাকায় আনাপ যে আপনি লাইক আনার জন্য একটা করে লাইকের খুব একটা খরচ হবে না আমরা যে কন্টেন্ট লিখবো এটা কন্টেন্টের উপর নির্ভর করে ঠিক আছে ধরেন দুইশো টাকা আমরা খরচ করব এক হাজার পেজ লাইকের জন্য বা দুই হাজার পেজ লাইকের জন্য এটা আপনি মোটামুটি এখানে যদি আপনি বাজেট ভালো দেন তাহলে কিন্তু ফলাফল অনেক ভালো পাওয়া যায় যেমন আপনি যদি এক হাজার পেজ লাইকের জন্য কখনো কখনো দেখা যায় যে খরচ একটু বেশি পড়ে যেতে পারে বা এক টাকা বা দুই টাকা করে খরচ হতে পারে ঠিক আছে আবার কখনো কখনো দেখা যাবে দশ সেন্টও খরচ হবে না মানে এটা বেশি বাজেট দিলে আপনার বাজেটটা কমে আসবে মানে অনেকটাই উপকারে আসবে ধরেন এক সেন্ট করে খরচ হবে একটা করে বেজ লাইকের জন্য যদি বেশি বাজেট রাখেন দুই দিন তিন দিন অ্যাড চালাইলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় মানে মিনিমাম যদি অ্যাড রান করেন সেক্ষেত্রে তিন দিন সময় নেবেন তাহলে তিন দিনে আপনার খুব ভালো ফলাফল পাবেন তিন দিনে অ্যাড ক্যাম্পেইন রান করলে তিন দিনের থেকে বেটার হয় সাত দিনে সাত দিনের থেকে বেটার হয় চোদ্দো দিনে চোদ্দো দিনের দিনের থেকে বেটার হয় তিরিশ দিনে বিষয়গুলো বুঝতে হবে স্টেপ বাই স্টেপ তো আমরা ধরেন আমরা চাচ্ছি যে একশো টাকা খরচ করে আমরা কি এক হাজার পেজ লাইক আমরা যখন এক হাজার পেজ লাইক চলে আসবে আমরা যখন দেখবো যে এক হাজার পেজ লাইক চলে আসবে আমরা একটা ম্যানুয়ালে এসে স্টপ করে দিব আপনি বাজেট এখানে পাঁচশো রাখতে পারেন এক হাজার রাখতে পারেন কিছু যায় আসে না আপনার যখন পূরণ হবে তখনই আপনি একটা বন্ধ করে দেবেন জামালা শেষ তো আমরা এখানে এসে ডেটটা দিয়ে দিব কয় তারিখ থেকে আপনি বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন আমি চাচ্ছি যে আজকে নয় তারিখ আজকে নয় তারিখ থেকে শুরু হবে কয়টা শুরু হবে এত টাইম থেকে শুরু হবে ওকে সমস্যা নাই ইন টাইম এটা তো বোঝানোর কিছু নাই এটা আপনি ম্যানুয়ালি হিসাব বন্ধ করতে পারেন অথবা অটো বন্ধ করে রাখতে পারেন ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনি অনেক ব্যস্ত থাকেন তো আপনি চাচ্ছেন না যে আমি এটা এসে বারে চেক করে আমি ইয়া বন্ধ করে দিব আমি চাচ্ছি যে আমি একবারে এটা শিডিউল করে রাখবো অমুক তারিখে বন্ধ হয়ে যাবে আমার যেন এখানে না আসতে হয় তাহলে এটা আপনাকে এন টাইম দিতে হবে তো আমি চাচ্ছি না যেহেতু আমরা ম্যানুয়ালি এগুলো কাজগুলো করব সেই জন্য আমি চাচ্ছি না এটা দিতে তো আমি এবার নিচের দিকে আসবো লুক লাইক অ্যাড্রেস দরকার নাই আমরা চলে আসবো হচ্ছে লোকেশন হ্যাঁ আমি অ্যাড ক্যাম্পেনের অনেক কিছু স্কিপ করে চলে যাইতেছি কারণ এইগুলো আস্তে আস্তে আপনারা ডিটেলসে শিখতে পারেন অনেক কিছু আসবে সামনে যেগুলো সহজে শেখা যায় সেগুলো আমি সহজে বলবো যেগুলো কঠিন সেগুলো আমি একটু সহজে ট্রাই করবো বলার তারপর সবগুলো ডিটেলস আমরা বলবো ওকে তো আমরা ধরেন এখানে আমরা কোন দেশে দেবো বাংলাদেশ অল বাংলাদেশ থাকবে হ্যাঁ আপনি চাইলে এখানে ইন্ডিয়াও দিতে পারেন দুইটা তিনটা দেশেও কিন্তু অ্যাড রান করা যাবে একটা অ্যাডের ভিতরে আপনি অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করতে পারেন সে কিছু যায় আসে না আমার যেহেতু বাংলাদেশি ক্লায়েন্টে আমি বাংলাদেশের লোকাল মার্কেটে কাজ করব তাহলে আমি বাংলাদেশটাই সিলেক্ট করি তো বাংলাদেশ আপনি চাইলে নির্দিষ্ট এরিয়ার ভিতরে এটা করতে পারেন এটা তো আমি গতকালকে দেখাইছি তারপরে যদি আমি বলি এখানে ধরেন এই যে একটা পিন আছে হ্যাঁ পিন দিয়ে এখানে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে দিলে পিনটা ওইখানে চলে যাবে আর কি এই যে ড্রপ পিন এখানে দিয়ে দিলাম তাহলে এই একটা জায়গায় চলে গেল এখান বলে দিল যে এটা কোন জায়গায় করছেন হ্যাঁ এরকম তো এটা করতে পারেন অথবা ডাইরেক্ট নাম লিখে দিতে পারেন ধরেন এটা আমি কেটে দিলাম ধরেন আমি লিখে দিলাম হচ্ছে ঢাকা ঢাকাতে করব। তাহলে ঢাকা লিখে সার্চ করবেন ঢাকা ডিভিশন চলে আসবে এখান থেকে কত কিলোমিটার করবেন ঢাকাতে ধরেন এত কিলোমিটার অথবা সতেরো অথবা আশি কিলোমিটার যেটা মনে করবেন সেটাই দিবেন ওকে এভাবে সিলেক্ট করতে হয় আমি অবশ্য ধরেন আমি ফুল বাংলাদেশ দিয়ে দিলাম আমার বাংলাদেশে চলবে একটা আমার কথা বুঝতে বুঝলে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা ডাইরেক্ট এখানে কথা বলবেন হ্যাঁ তাহলে সমস্যার সমাধান হবে কোনো জায়গায় না বুঝলে আমরা একদম এখান থেকে সব কিছু সেরে যাব ঠিক আছে তাহলে আর বারবার রিভিশন করতে হবে না সাথে সাথে আমরা ওইটা বলে দিব হ্যাঁ তো এবার আসি হচ্ছে এগো মানে বয়সটা কত থেকে কত তারিখ আপনার যে লোকগুলো বা আপনি যাদেরকে চাচ্ছেন যে আপনার পেজের ভিতরে লাইক দিবে বা ফল মানে ফলো করবে তারা কোন বয়সী হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো বয়সটা আমার যেহেতু আমি চাচ্ছি যে আমার পেজটা হচ্ছে সব রিলেটেড সেটা যদি আপনার ধরেন আপনি যদি পাঞ্জাবি বিক্রি করেন সেটা তো আর আঠারো বা মানে বাচ্চাদের জন্য হবে না ঠিক আছে অবশ্যই আঠারো থেকে কত চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশই সর্বোচ্চ ধরেন একটা বেবি মানে বাচ্চাদের জ্বরে যদি কোনো প্রোডাক্ট হয় বেবি প্রোডাক্ট যেমন বাচ্চাদের দোল্লা তারপরে কাপড় এগুলো তো আর বাচ্চারা কিনবে না এটা কিনবে কারা এটা হয় বাচ্চার বাবা মা থাকবে তারা কিনবে ঠিক আছে তো আমাদের যেহেতু এখানে সবসময় টার্গেটিং হবে আঠারো থেকে কত কারণ আঠারো বয়স থেকেই মানুষ বেশিরভাগ ফোন ইউজ করে এখন তো জেনারেশন অনেক ফাস্ট তো তারপরে আপনি আঠারো থেকে ইউজ করবেন কারণ আঠারো কেন ইউজ করবেন কারণ ফেসবুক আঠারো বছর না হইলে মেবি ঠিক আছে ফেসবুকের প্রোফাইল নেয় না তো না নিলে তো তাহলে আঠারো বছরের নিচে তো সমস্যা না তো আমরা মনে করি যে আঠারো থেকে শুরু করবেন পাঁচচল্লিশ পঞ্চাশ বছর দিলেই আনাফ ধরেন এটা আমি পঞ্চাশ বছর দিয়ে রাখলাম তো এই ধরনের মানুষ এই এত থেকে এত বয়স মানুষ আমাদের কি পেজের ভিতরে লাইক দিবে ওকে চলে আসলো এবার সেই জেন্ডার এই প্রোডাক্টটা যদি ছেলেদের হয় তাহলে অবশ্যই ম্যান আর যদি এটা মেয়েদের হয় তাহলে ও ম্যান আপনার যদি কোনো মেয়ে রিলে হ্যাঁ বলেন হাই ড্রপ ইনটা একটু জেলা জেলা দিলে এটা একটু দেখা ওকে ধরেন আপনার বাংলাদেশে কতগুলো জেলা আছে ওকে মানে জেলা থেকে আমার বেটা হয় ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্ট ইয়া করেন কাউন্ট করেন হ্যাঁ ডিস্ট্রিক্ট কাউন্ট করতে পারেন অথবা জেলা যেমন চৌষট্টিটা জেলা আছে হ্যাঁ যদি জেলা জেলায় করেন হচ্ছে সমস্যা নাই ওকে আমি দেখাচ্ছি সমস্যা নাই আপনি এইভাবে করতে পারেন আবার পিন দাও করতে পারেন এই যে যেমন চট্টগ্রাম একটা বিভাগ ওকে আমি ধরেন চিটাগাং এটা আমার একটা ধরেন জেলা বলতেছে তো আমরা এটা জেলাতে ইয়া করে দিই ডিভিশন বলতেছে ওকে ডিভিশন জেলা একই কথা তো আমরা ধরেন চট্টগ্রামের এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি চট্টগ্রামে হ্যাঁ তাহলে এখানে এসে লিখবো হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম দেখেন এখানে সাজেস্টে চলে আসবে একটু একটু অপেক্ষা করি আমরা চট্টগ্রাম লিখি ব্রাউজ করি এক সেকেন্ড এক সেকেন্ড এই যে দেখেন এখানে যদি আমরা লিখি চট্টগ্রাম ওকে ওকে সিটাগং থেকে এটা লাগবে না এই যে দেখেন এখানে লোকেশন আছে হ্যাঁ ইনক্লুডিং এখানে আমরা এটা লিখবো চিটাগাং দেখেন চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ সিটি ঠিক আছে সরি সিটি বাংলাদেশ এগুলো সবই আছে চিটাগাং চিটাগাং ডিভিশন বাংলাদেশ লাস্টে দেওয়া আছে সিটি তাহলে মানে কি এটা চট্টগ্রামে যখন বাংলাদেশ লাস্টে দেখবেন তাহলে বুঝতে পারবেন আবার কখনো কখনো অনেক জায়গায় আমাদের জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম থাকে ইন্ডিয়াতে থাকে বা অন্য অন্য কান্ট্রিতে চলে যায় তো তখন অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা বাংলাদেশ কিনা ওকে হ্যালো তো ধরেন এইভাবে আপনাকে লোকেশন অ্যাড করতে হবে এবার আসি পিন আপনি বললেন পিন পিনটা কিভাবে করবেন আমরা ধরেন আমি ধরেন বাংলাদেশের কোন একটা জায়গায় ম্যাপটা ম্যাপ এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ একটু ছোট করতে পারেন বড় করতে বুঝি নাই আপনার কথা দিলেন মানে আসলে একটা উপজেলা বাদ মনে করেন তো উপজেলা বাদ দেওয়ার তো কোনো অপশন নাই আপনি নির্দিষ্ট এরিয়া এখানে দিতে পারেন আপনি বাদ দিবেন কিভাবে চিট্টাগ্রামের যদি এই যে ধরেন আমি ধরেন এইটাতে চাচ্ছি হচ্ছে ধরেন কুমিল্লা হ্যাঁ কুমিল্লাতে আমি যদি পিন করতে চাই এই যে দেখেন এখানে ড্রপ পিন আছে হ্যাঁ ড্রপ হ্যাঁ। পিনের এখানে এসে ক্লিক করবেন তাহলে কুমিল্লার উপরে ক্লিক করলে ওইটা পিন হয়ে যাবে এবার ওইটা কত কিলোমিটারের ভিতরে আপনি এই কুমিল্লার কত কিলোমিটার এরিয়াতে আপনি একটা রান করতে চান তাহলে এখানে আপনাকে এসে কুমিল্লার ইয়া করে দিতে হবে পিনটা বাড়ায় দিতে হবে এত কিলোমিটার আশি কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার বা বিশ কিলোমিটার অথবা যদি কুমিল্লারও যদি আরও আরও কাছ থেকে যদি পিন করতে চান কুমিল্লার ভিতরে কি কি আছে ধরেন একটা নির্দিষ্ট এরিয়া তাহলে ওইটাও করা যাবে এখান থেকে তাহলে এরিয়া কমায় দিতে হবে মানে ওকে মানে একটা ধরেন ঢাকা ডিভিশনের আপনি যে কোনো একটা জায়গা বাদ দিতে চাইতেছেন তাই তো ড্রপ পিনের থেকে তো বাদ দেওয়ার কোনো স্কোপ নাই ধরে একটা তো একটা এরিয়া জেনারেট করে নিবে তারা হয়তো আপনি এরিয়া বাদ দিতে পারেন মানে ছোট করতে পারেন যদি আপনি পিনটা যদি ধরেন আপনার মানে একটা জায়গার উপর রাখেন ওই জায়গা তো আর বাদ দেওয়া যাবে না ওইটার হয় আশেপাশে বাদ দেওয়া যাবে কিন্তু পিন যেখানে করবেন সেখানে তো আর বাদ যাবে না ধরেন আপনি চট্টগ্রামের ভিতরে করতে চাচ্ছেন চট্টগ্রামের ভিতরে ধরেন আমার এখানে কতগুলো পড়তেছে ধরেন চট্টগ্রামের ভিতরে অনেকগুলো কিন্তু ই পড়তেছে জায়গার নাম পড়তেছে হ্যাঁ দেখি তো আমি চাচ্ছি যে চট্টগ্রামের ভিতরে এরিয়া এখন দেখেন কত আছে চট্টগ্রামের ভিতরে আশি কিলোমিটার আছে মানে চার দিক থেকে আশি কিলোমিটার নিচ্ছে তো আমি চাচ্ছি যে এটা কমায় দিতে তাহলে এখানে এসে কমায় দিবেন তাহলে এটা ছোট হয়ে যাবে এই যেখানে ছোট হয়ে গেল দেখছেন তো এবার আইসা যদি মনে করেন যে এর ভিতর থেকে আমি বাদ দিব এটা এটা তো কেমনে সম্ভব এরিয়ার ভিতর থেকে বাদ দিবেন ওকে তো এবার আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা চাইলে আপনি দিতে পারেন ওকে এবার আমরা জেন্ডারটা দেখলাম জেন্ডারটা দেখার পরে এবার আমরা এখানে লিখবো হচ্ছে ধরেন আমাদের টার্গেটেড আমাদের সব রিলেটেড যারা পছন্দ করে বেশি দরকার নাই ধরেন দুই একটা করি আমি যেমন সব অনলাইন থেকে যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী অনলাইন শপিং রিলেটেড হ্যাঁ অথবা online shopping okay online shopping হতে পারে এখানে দেখুন অনেকগুলো আসতেছে অনলাইন শপিং এই যে দারাজ থেকে যারা প্রোডাক্ট কিনে তাদেরকে টার্গেট করতে পারবেন এরকম করে টার্গেট করা যাবে তারাজ আছে আর অনেকগুলো আপনি যে কিওয়ার্ডগুলো এগুলো আপনাকে লিখতে হবে ধরেন যদি ইসলামী ভিডিও হয় বা গেম রিলেটেড ভিডিও হয় বা গেমের জন্য যদি কোনো পেজ থাকে বা কোনো ভিডিও বা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে যদি হয়ে থাকে ধরেন গেমিং নিয়ে সারবেন তাহলে এখানে লিখবেন গেম যারা গেমের উপরে ইন্টারেস্টেড এটার মানে কি ডিটেল টার্গেটিং এর মানে হচ্ছে আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন এটা ডিটেলসে বলে দিবেন আর কি সহজ কথা যেটা মানে তাদেরকে আপনাকে এখান থেকে ফাইন্ড করতে হবে যে যারা যারা এগুলোর প্রতি যেমন অনলাইন যারা গেম গেম আছে অনলাইন গেম এখানে লিখলেন তাহলে কি হবে অনলাইন গেম ভিডিও গেমের সাথে যারা ইন্টারেস্টেড যারা পছন্দ করে বা তাদেরকে কি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অনলাইন ওয়ার্ল্ড গেম তারপরে দুই হাজার কত আটচল্লিশ ভিডিও গেম এগুলা গেমের নাম মেবি তো এখানে দেখেন এরকম অনেক ক্যাটাগরি আছে তারপরে শুধু ধরেন অনলাইন গেলেবার অনলাইনটা কেটে দেন শুধু গেম লেখেন দেখেন গেম গেম রিলেটেড ভিডিও গেমের সাথে যারা ইন্টারেস্টেড তাদের কিন্তু এখানে চলে আসলো আবার এর ভিতরে অনেকগুলো আছে এটা যদি আমি বলতে চাই ধরেন ব্রাউজ করি দেখেন ব্রাউজের ভিতরে আমরা শুধু ইন্টারেস্ট দিয়ে কিন্তু ধরলাম এবার চাইলে কিন্তু আপনার যদি কোনো একটা ইয়া থাকে ডেমোগ্রাফি থাকে বা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য যদি কোনো বা এডুকেশনাল কোনো প্রতিষ্ঠান থাকে তাদের জন্য যদি বিজ্ঞাপন রান করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন ধরেন এডুকেশন রিলেটেড যা যারা আছে তাদেরকে আমরা কি ডেমোগ্রাফিতে সিলেক্ট করতে পারবো স্কুল ফেটে ধরেন আপনার একটা বার্থডে গিফট গিফটের একটা শপ পাইছেন বা পেজ পাইছেন এখানে তিনি বার্থডে গিফট ধরনের রিলেটেড বিক্রি করে তো একটা ইভেন্ট চলে আসলো তো আপনি চাচ্ছেন যে যারা এগুলো কিনবে কারা কিনতে পারে ধরেন যাদের রিলেশন চলতেছে ওদেরকে টার্গেট করতে পারেন কারণ ফেসবুকের ভিতরে যারা পেজ ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে লেখা আছে ইন এ রিলেশনশিপ তাদেরকে যদি টার্গেটিং করতে চান তাহলে ওই যে এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আপনার ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে তাদেরকে যদি সিলেক্ট করতে চান তাহলে এই যে দেখেন ইউনিভার্সিটি এখানে আসবে কোন ইয়ে জায়গা এগুলো এগুলো আস্তে আস্তে ই করতে দিতে হবে ফাইন্যান্সিয়াল লাইফ ইভেন্টস প্যারেন্টস রিলেশনশিপে যারা যারা আছে যারা কাজ করতেছে তাদের তাদেরকে যদি টার্গেট করতে চান এভাবে করা যাবে আবার আছে বিহেভিয়ার আছে এখানে দেখেন আর অনেক কিছু আছে বিহেভিয়ার মানে কোন কোন মোবাইল বা ডিভাইসে আপনি অ্যাডগুলো দেখাইতে চান সেগুলো এখান থেকে করা যাবে এটা অনেক বিশাল একটা জায়গা এগুলো আপনাকে দেখতে হবে যদি ধরেন কেউ ট্রাভেল রিলেটেড ট্রাভেল আছে ট্রাভেল এখানে দেখেন ট্রাভেল রিলেটেড অনেকগুলো সিস্টেম আছে বিহেভিয়ার আছে তো এইগুলো থেকেও সিলেক্ট করা যায় কিন্তু আমরা সব থেকে বেশি মূলত আমাদের অ্যাডের উপর নির্ভর করে এগুলো আপনার আস্তে আস্তে ধীরে ধীরে শিখে শিখতে পারবেন আর কি তো আমরা বেশিরভাগ করে থাকি হচ্ছে ইন্টারেস্টেড যদি আমাদের স্পেশাল কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এইগুলোর প্রয়োজন হয় এই ব্রাউজে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কি কি দরকার এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কি বিজনেস যারা বিজনেস করতেছে বা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যারা আছে ফুড অ্যান্ড ডিং নিয়ে যারা কাজ করতেছে এরকম করে করে যেমন শপিং অ্যান্ড ফ্যাশন ফ্যাশন নিয়ে যারা ইয়েতে আছে তাদেরকে যদি ধরতে চান তাহলে এখান থেকে clothing beauty fashion accessories shopping related এগুলো হচ্ছে এরা এরা কিন্তু এগুলোর সাথে জড়িত এদেরকে যদি টার্গেট করতে চান তাহলে এগুলো বের করে করে করতে হবে ইন্টারেস্টেড পারসন বিষয়টা বুঝতে পারছেন আশা করি এগুলো হচ্ছে প্রতিটাই টার্গেটিং করার অপশন হ্যাঁ তো ধরেন আমি এখানে শুধু দিলাম হচ্ছে দারাজ থেকে যারা প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে আমার দরকার ধরেন অনলাইন শপিং দিয়ে দিলাম বেশি কিছু না দিলে চলবে অনলাইন শপিং আর যদি মনে করেন যে এটা দিব না তাও কিছু যায় আসে না এখন মানে মেটা বাসন আসার পরে আপনার অ্যাডটা কি ধরনের অ্যাড সেটা অটোমেটিকলি তারা নিয়ে নেয় এখন যে আপডেট বাসনটা অটোমেটিকলি তারা তারা ডিটেল টার্গেটিংগুলো করে ফেলে যে এই প্রোডাক্টটার ইমেজ কী এবং প্রোডাক্টটার ডেসক্রিপশন কী এটার উপর ওরা একটা অ্যানালাইসিস করতে পারে ফেসবুক ধরেন আমি আপনাকে যদি একটা শর্ট সহজ কথায় যদি বলি ফেসবুক কতটা স্ট্রং একটা মাধ্যম সেটা যদি আমি বলি কিভাবে আপনার এখন আজকে আপনার একটা মোবাইল কেনা দরকার বা একটা ক্যামেরা কেনা দরকার আপনি জাস্ট গুগলের বা কোনো একটা মাধ্যমে আপনি যদি আপনার মোবাইলে যদি ক্যামেরার যদি কোনো একটা ছবি আইনে থেয়ে দেন আপনার মোবাইলের ভিতরে আপনি কোনো জায়গায় করবেন না আপনাকে কিন্তু দেখবেন সাথে সাথে আপনার মোবাইলের যে ইয়েগুলো আছে সবগুলোতে আপনাদেরকে ওরা শুধু মোবাইল রিলেটেড বা ক্যামেরা রিলেটেড আপনার পুরা ডিটেলস ওরা নিয়ে নেয় সিস্টেম করার বের করে মানে এত স্ট্রং যেমন আপনি এখন আপনার মোবাইল দরকার তাহলে মোবাইল রিলেটেড যত বিজ্ঞাপন আছে দেখবেন যে আপনার সামনে চলে আসবে সবগুলো চলে আসবে অটোমেটিকলি আপনি কোনো জায়গায় যা লেখছেন গুগলের কোনো জায়গায় হোক বা পৃথিবীর কোনো জায়গায় যদি আপনার নেটওয়ার্ক থেকে যদি লেখেন যে আমি কি ধরেন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি তাহলে কি আপনি দেখবেন যে অ্যাড ক্যাম্পেইন রিলেটেড যতগুলো অ্যাড আছে সবগুলো আপনার সামনে শো করবে এরম সিকিউরিটি মানে এরম ওদেরকে মানে ওরা এগুলো ধরে মানে সমস্ত কিছু ধরতে গেলে ওরা হ্যাকে হ্যাক করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে সব কিছু ওরা বুঝতে পারে এত স্ট্রং আপনার যা প্রয়োজন জাস্ট একটা জায়গায় সার্চ করেন দেখবেন যে আপনার এখানে চলে আসবে সবগুলো ফেসবুকে দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্টগুলো আপনার সামনে শো করবে আপনার যা প্রয়োজন যে কোনো মাধ্যমে সার্চ করেন আপনার কাছে ফেসবুক শো করবে কারণ আপনার সমস্ত অ্যাক্সেস তাদের কাছে আছে ফেসবুক এখন আগের মতো নাই ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী তো এবার প্লেসমেন্ট অ্যাড ক্যাম্পেইন যদি আমরা দেখি ম্যানুয়ালি এটা তো আমরা বুঝছি গত ক্লাসে আমরা হ্যাঁ হাসিবুর হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন ফেসবুক কতটা মানে মাইন্ডে চলে গেছে এখন যদি আপনার যদি বিলিভ না হয় আপনি গুগলে যে আপনার ফোন থেকে জাস্ট গুগলে যে সার্চ করেন আপনি দুই এক মিনিট গুগলে যে এটা ব্রাউজিং করেন আপনার সামনে দেখবেন কিছুক্ষণের ভিতরে ফেসবুক ওই ধরনের পোস্টগুলো আপনার সামনে শো করবে মানে ওরা সমস্ত কিছু ওদের কন্ট্রোলে আছে ওদের যে রোবোটিক সিস্টেম আছে সবগুলো এরকমভাবে তৈরি করা এত এত স্ট্রং হয়ে গেছে ওরা অ্যালগোরিদমটা এমন ভাবে সেট করছে যে আপনি কি দেখতে পছন্দ করেন কোন পেজগুলো বেশি ভিউ করতেছেন অটোমেটিক্যালি জেনারেট করে নেয় আর ওই জিনিসগুলো আপনার সামনে বারবার বেশি বেশি হ্যাঁ হ্যাঁ কারণ ফেসবুকের বিজনেসটাই তো চলে হচ্ছে অ্যাডের উপরে ফেসবুকের মেন বিজনেসটাই হচ্ছে অ্যাডের উপরে মানুষ হ্যাঁ। প্রতিদিন না হলে মনে করেন ওরা মিনিমাম যদি অ্যাড রান করে সারা পৃথিবী থেকে মনে করেন কয়েক বিলিয়ন ডলারের অ্যাড রান হয় কয়েক বিলিয়ন ডলারের এগুলো তো ওদের একটা ইনকাম ঠিক আছে ওদের একটা ইনকাম তো ওরা এই সিস্টেমগুলো খুবই ধরে রাখে এটা আমি প্রমাণ পেলাম কেমনে আমি গত কয়েকদিন আগে আমার একটা প্রবলেম হয়েছিল যেমন আমার কার্ডে মাস্টার কার্ডে প্রবলেম হইল হওয়ার পরে আমি দেখা গেল যে আমার গুগল অ্যাড ক্যাম্পেইন রান করা খুবই দরকার গুগল অ্যাড ক্যাম্পেইন আমি যে ফেসবুকে যা ব্রাউজিং করলাম যে বাংলাদেশের যারা গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে এরকম করে আমি সার্চ করছি সার্চ করার পরে আমি তেমন খুব একটা পেজ পাইলাম না ঠিক আছে খুব একটা পাইলাম না যারা গুগল নিয়ে কাজ করতেছে তো এটা করার শেষে আমি আর হতাশ হয়ে আমি মনে করেন করতে গেলে বেরোলাম বেরোয় এসে আমি করলাম যে তাহলে ফেসবুকে একটু ব্রাউজিং করি স্কল করতে করতে তখন আমি দেখতে পাইলাম যে একটা করে পোস্ট যায় তারপরে একটা করে এই ধরনের বিজ্ঞাপন যারা ফেসবুক বিজ্ঞাপন নিয়ে কাজ করতেছে গুগল বিজ্ঞাপন নিয়ে কাজ করতেছে এগুলা সমানে অ্যাড চলতেছে মানে দুইটা তিনটা পোস্ট যাওয়ার সাথে সাথে একটা করে অ্যাড চলে আসতেছে যারা এই কাজগুলোর সাথে জড়িত মানে এরকম আবার আরেকদিন আমার একটা ইয়া হেডফোন দরকার পড়ছিল যেমন ওই বয়া ইয়া আমি বলি যদি এখন নতুন একটা হেডফোন আছে ব্রিটিশ হবে মোটামুটি আট হাজার টাকার মতো দাম ওটা আমি একটু দেখতে গেছি দেখে যে আমি সার্চ মোস করলাম গুগলে তারপরে দেখি যে তো শুরু হইলো দারাজ থেকে তারপরে বিড়ি শপ থেকে আরও অনেক মাধ্যমে যারা এগুলো বিক্রি করতেছে ফাইভ ফাইনের ফাইভ ফাইনের একটা হ্যাঁ হ্যাঁ ফাইভ ফাইনের একটা ই তো হেডফোন মানে স্পিকার আর কি ওইটার কি বলে ওকে যাই হোক আর তোমার নেট প্রবলেম কারণ একটাই তো এই হচ্ছে কাহিনী তো এটা কোনো ম্যাটার করে না এখন এখন যে স্ট্রং মানে সিস্টেমটা তারপরে যদি আপনি দেন আমি কিছু সফটওয়্যার দেখাবো সামনের ক্লাসে যা নেক্সট ক্লাসে আমি সফটওয়্যারগুলো বা ইয়াগুলো আমাদের ওয়েবসাইটগুলো দেখাবো কিভাবে আপনি টার্গেটিংগুলো করতে পারেন হ্যাঁ তাহলে টার্গেটিং না কোনো কষ্ট হবে না ওকে আপাতত এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে যেমন আচ্ছা, বিহেভিয়ার হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ শুনতেছি বলেন আমরা যে অ্যাড রান করতেছি এখানে ম্যাক্সিমাম তো আমরা যেগুলো করতেছি এগুলো আপনার পেইড তো নন পেইড এর ক্ষেত্রে এত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক্যালি করতে গেলে সেক্ষেত্রে আসলে অ্যাচিভ করা কতটুকু সম্ভব মানে উইদিন এ ডে একদিনে আমি যদি ধরি তো সেক্ষেত্রে একদিনে কত কতটুকু পেজ লাইক বা ভিউজ অর্গানিক্যালি মানে পসিবল এটা আমি যদি বলি অর্গানিকভাবে সেটা আপনি বলতে পারবেন না যে কত পেজ লাগে আসবে। অর্গানিকভাবে। অর্গানিক অ্যাড ক্যাম্পেইন বা অর্গানিক প্রমোশন এবং অ্যাড ক্যাম্পেইনের ভিতরে পার্থক্য যদি আমি বলি, ধরেন আপনার এখন হচ্ছে এক হাজার ফলোয়ার দরকার। আপনি কিন্তু টাকা দিয়ে আপনি এক ঘন্টা বা এক দিনের ভিতরে এটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন। কিন্তু ওই এক হাজার টাকায় যদি আপনি অর্গানিক মেথডে খরচ করেন আপনি কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনটা যতদিন আপনি ফেসবুককে টাকা দিবেন ফেসবুক আপনাকে প্রচার করবে ঠিক আছে ফেসবুক প্রচার করবে আজকে টাকা দেওয়া বন্ধ করে দেন ফেসবুক আপনার জন্য কোনো কাজই করবে না আপনার জন্য কোনো কাজই করবে না কিন্তু অর্গানিকের ক্ষেত্রে আপনার ফলাফল খুবই কম মানে ওয়ান পার্সেন্ট ফল দিবে জাস্ট ওয়ান পার্সেন্ট বললাম কারণ ওয়ান পার্সেন্ট ফল আগে বেশি দিত আগে যখন ফেসবুকটা অ্যাড ক্যাম্পেইনটা খুব চলতো না বা ওইটার এঙ্গেজমেন্টটা দিত খুবই বেশি দিত ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনগুলো এখন যেরকম পপুলার হয়েছে তখন ওইটা তেমন ছিল না ফেসবুক তখন এরকম করে নাই যদি যদি আমরা বলি দুই হাজার চোদ্দো পনেরোতে কিন্তু ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনটা আমি জানি না কেউ করছে কিনা তখন ছিল কিনা সন্দেহজনক তখন কিন্তু একটা পোস্ট করলে দেখবেন যে হিউজ এঙ্গেজমেন্ট হতো মানুষ অনেক বেশি দেখতো কিন্তু এখন এটা দেয় না কারণ কারণ যদি এত এঙ্গেজমেন্ট দেয় তাহলে মানুষ কিন্তু আপনাকে কি অ্যাড ক্যাম্পেন করবে আপনি যদি ফ্রিতে দেন তাহলে কি আপনার কাছে কি ফ্রিতে দিলে কি আপনার কাছে টাকাতে কেউ নেবে তাদের বিজনেস কিন্তু লস হবে তাহলে সেই জন্য তারা এগুলো করে না আমরা যে অর্গানিক মার্কেটিংগুলো ফেসবুকে গ্রুপ পোস্টিং করি ওইটাতে শুধু ব্যাকলিং হয় লাভ যে হয় এরকম না শুধু ব্যাকলিং হয় ওখান থেকে কিছু না কিছু ট্রাফিক পায় এটা ছয় মাস পর্যন্ত ফলাফল পায় কিছু কিছু ফলাফল পায় কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলতে পারি ওইখানে খুব একটা লাভও হয় না বাইরের বাইর করে ওরা জানে যে এটাতে আমাদের ট্রাফিক যাবে বা এখান থেকে আমরা ছয় মাস পর্যন্ত ফলাফল পাবো এটা কিন্তু বাইরে জানে কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিক ফলাফল চায় না আর তাদের বাজেটও অনেক কম থাকে সেই জন্য কিন্তু অর্গানিক প্রমোশনে যায় বিষয়গুলো বুঝতে হবে হ্যাঁ। আমরা যে দেখলাম এটা তো আমাদের বাংলাদেশে কোনো একটা কোম্পানির হবে তো এটা আমাদের দেশের ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো যে আহ, এক- একশো বা দুশো টাকা খরচ করে আমরা আহ, এক হাজার ভিউজ বা লাইক কালেক্ট করতে পারি কিন্তু এটা যদি আমার বিদেশি বিদেশি কোনো বাইরের কাজ হয় সেক্ষেত্রে আপনার ওইখানে আপনার এটা কি কোনো ইউনাইটেড ভিত্তিক আলাদাভাবে ডিভাইড করা যে কত ডলারে মানে আপনার কি পরিমাণ হতে পারে আমার যদি এক এক হাজার এক হাজার না একশো ডলারও দেয় তারপরে আমি গ্যারান্টি দিতে পারবো না যে ইউনাইটেড স্টেজের এক হাজার লাইক আসবে কারণ সেটা আমাদের আসলে বাইরে কারণ ওরা আমরা যে কন্টেন্টগুলো এখানে ইউজ করব সেটা শুধু ইন্ডিয়ান পাকিস্তানি ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলছে ওটা কিন্তু আসলে ওয়ার্ল্ড ওরাও কিন্তু জানে যে এটা ওয়ার্ল্ড হবে না এটা শুধু বায়ারকে স্যাটিসফাই করার জন্য কারণ ইউনাইটেড স্টেটের টার্গেটেড ফলোয়ার এখান থেকে দেওয়া পসিবল না দেওয়া যায় পসিবল না এরকম না দেওয়া যায় সেখানে কত হবে বলা যাবে না একটা করে পেজের দেখা যায় যে লাইকের জন্য প্রায় এক ডলারও যেতে পারে বুঝতেছেন সেজন্য বায়াররা কম টাকায় তাদের শুধু মানুষকে বিশ্বাস অর্জন করার জন্য পেজ লাইকগুলো নিয়ে রাখে এবং পরবর্তীতে তারা মার্কেটিংগুলো করে যাদের পছন্দ হয় প্রোডাক্টগুলো তারা পেজের ভিতরে লাইক দিয়ে রাখে এ হচ্ছে মার্কেটিং পলিসি বুঝছেন ব্যাপারটা তো ওকে সেই ক্ষেত্রে আমরা আমরা তো আগেই বলছি দেখবেন যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতেছে তারা দেখবেন নাইনটি পার্সেন্ট তারা বলতেছে যে ওয়েড ফলোয়ার লাইক ফলোয়ার হবে কেন বলতেছে তারা ভালো করে জানে এটা ওয়ার্ল্ড ওয়েড ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে দিবে হচ্ছে দুইটা তিনটা মানে কান্ট্রিতে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু সেটা অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে না আমরা দুশো টাকা খরচ করলেই বারোশো টাকা খরচ করলেই এক হাজার পেজ লাইক দেওয়া যাবে ইউনাইটেড স্টেজের কোনো সমস্যা নাই ঠিক আছে সেটা কিন্তু মানে বিশ পার্সেন্ট রিয়েল হবে আশি পার্সেন্ট ফেক হবে <laughs> ঠিক আছে দেওয়া যাবে সেটা হলো আরেকটা মাধ্যমে সেটা কি মাধ্যম যেমন কিছু প্যানেল আছে আমার এখানে কিছু বেস্ট প্যানেল আছে তাহলে আমি অন্য একটা মাধ্যমে চলে গেলাম আমরা হোয়াইট হ্যাট মার্কেটিংয়ের ভিতরে এগুলো বলবো এখানে আমার কিছু বেস্ট প্যানেল আছে যেখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিশ টাকাও এক ডলার দেখা যাবে এক হাজার ফলোয়ার দেওয়া যায় ঠিক আছে ওকে যাই হোক আমরা যেহেতু অ্যাড ক্যাম্পেইনে আছি তাহলে শুধু আমরা অ্যাড ক্যাম্পেনে ফোকাস করি আমাদের তো রেকর্ড চলতেছে তাই না ওকে অনেক কথা হলো কিন্তু অ্যাড ক্যাম্পেইন নিয়ে তাহলে ডিটেল টার্গেটিংটা আপনি চাইলে করতে পারেন না চাইলে কিছু যায় আসে না করতে পারেন না না করতে পারেন আমরা অনেকে আছি কেউ কেউ ডিটেল টার্গেটিং করি না অনেকে আছে এটা জানে না এটা বিষয় বলতে পারে ভাই ডিটেল টার্গেটিং করলো না ভাই বলতে জানে না কিন্তু তারা বিষয়টা বুঝতেছে না ম্যাটা আসার পরে এটা কি হয়েছে <laughs> ঠিক আছে তো ওকে যাই হোক আমরা এটা কমপ্লিট এই স্টেপে কারো কোনো প্রশ্ন আছে নয়ন সাপ ঋত্বিক সালমাপা করলেন হাসিপুর কিন্তু এটা বাংলাদেশের জন্য আদৌ বৈধ কিনা সেটাই তো বড় কথা সেটা বাংলাদেশে কাজ করবে কিনা হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে এটাতে বাদ দেওয়া যাবে কিন্তু সেটা বাংলাদেশে হবে কিনা সেটাও তো বড় কথা ওকে মানে আমি আমি দেখাচ্ছি ওকে হ্যাঁ। এটাতে আমি চাচ্ছি হ্যাঁ ধরো আমি এটার ভিতরে ইনক্লুড করলাম হ্যাঁ এবার যদি এক্সক্লুড করি হ্যাঁ। এখানে যদি আমি পিনটা করি এর ভিতরে নিচ্ছে না ওকে নিচ্ছে তো এখানে কি হইলো বাদ গেল বাদ গেল এটা বাদ গেল তোমার কি মনে হয় এটা বাদ গেল কিন্তু না এখানে কিন্তু এরিয়ার ভিতরে কিন্তু ঠিকই আছে তো আমরা চাইলে কিন্তু এরিয়াও তো সিলেক্ট করে দিতে পারি এরিয়াও তো সিলেক্ট করে দিতে পারি একই কথা হইলো সেম ঘুরে ঘুরে একই জায়গায় গেল তো আমি তো ওইভাবে এরিয়া কমিয়ে দিতে পারি একই কথা হয়ে গেল তুমি এখানে এক কিলোমিটার ধরো তো এটা বিষয় মানে না না না এটা এটা এটা কেউ করে না হ্যাঁ এরকম এক কোনো তুমি হাজারে একটা পাওয়া না ওকে ওকে যাই হোক তো ওকে যাই হোক এখান থেকে আমরা এটা দরকার নাই আমাদের তো এবার আসি এটা কমপ্লিট এবার আসি এখানে আর কোনো কাম নাই তো এবার আসি এখানে কিছু যদি বলতে হয় এটা হল প্লেসমেন্ট বিভিন্ন মাধ্যমে আপনি চাইলে প্লেসমেন্ট করতে পারেন কিন্তু সবসময় ভালো রেজাল্টের জন্য ফেসবুক যেটা রিকোয়ারমেন্ট করছে এটা করতে পারেন কিন্তু আপনার অ্যাডের যদি সাইজ কম বেশি হয় তাহলে অবশ্যই এটা আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাডের সাইজ যে আপনি কোন কোন মাধ্যমে আপনার অ্যাডটা রান করতে চাচ্ছেন কি না সেটা ডিভাইস সিলেক্ট করতে পারবেন এটা স্পেশাল অনেকগুলো ক্যাটাগরি এখানে বোঝানোর কিছু নাই ঠিক আছে ধরো তোমার তোমার অ্যাড হচ্ছে ভিডিওর অ্যাড এই যে এটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট এরিয়া আছে এটা কি ফিট ফিস্ট ফিডে চলে আসছে এখন তুমি যদি ফিডের ভিডিওটা যদি ধরো এখানে স্টোরিতে চালাইতে চাও তাহলে কিন্তু সাইজে নাও পড়তে পারে আবার এখানে আর্টিকেলে যদি দিতে চাও সেখানে নাও পড়তে পারে মেসেঞ্জারে দিতে গেলে নাও পড়তে পারে আবার অ্যাপ সাইট বিভিন্ন অ্যাপের যে সাইটগুলোতে আছে ওগুলোতে যদি দিতে চাও সেটা তোমার সাইজে নাও হতে পারে তো সেক্ষেত্রে তোমার একটা ভালো ফলাফল দিবে না ঠিক আছে যেমন তোমার যদি এখানে ধরো ফেসবুকের একটা সাইজ দিছো সেটা যদি ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে যাও সেটাতে এক সাইডে দেখা যাবে এক সাইডে দেখা যাবে না কাটা পড়বে অনেক অ্যাড দেখবা যারা মনে করো মাঝখানে থাকে না উপরে থাকে না চলতেছে ঠিক আছে আবার নিচে যদি দেখো এখানে লেখা আছে ডিভাইস স্পেশাল ডিভাইস এখানে আমরা চাইলে নির্দিষ্ট ডিভাইস সিলেক্ট করতে পারি Android device only iOS device only এখানে অল ডিভাইস থাকা এটা বেটার হ্যাঁ এটা চাইলে আপনার যদি নির্দিষ্ট কোনো বায়ার যদি বলে দেয় যে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আছে বা এস ডিভাইস আছে তাহলে ওদের জন্য কি এই ধরনের অ্যাড রান করতে হবে ধরো অ্যাপ যদি রিলেটেড যদি কোনো অ্যাডভার্টাইজিং হয় তাহলে এটা সব থেকে ভালো কাজ করে ধরো আমার একটা অ্যাপ ধরো ধরো আমি যদি সহজ কথায় বলি তোমার একটা ই আছে ধরো অ্যাপ্লিকেশন তৈরি করছো বা সফটওয়্যার তৈরি করছো ওইখানে বলে দিছো যে এটা শুধু অ্যান্ড্রয়েডের জন্য আর এটা হচ্ছে যেমন আমরা উইন্ডোজ ডাউনলোড করতে গেলে লেখা থাকে না যে এটা হচ্ছে অ্যাপেলের জন্য মানে আরেকটা হচ্ছে উইন্ডোজের জন্য তো এখানে বলা থাকে যখন আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইস যদি উইন্ডোজ থাকে তাহলে কিন্তু আমরা উইন্ডোজ ডাউনলোড করি যদি ম্যাক থাকে তাহলে কিন্তু ম্যাকের জন্য আমরা ম্যাকেরটা ডাউনলোড করি কেন করি তাদের ডিভাইস আলাদা এগুলো অ্যাড হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ই e কোডে দিতে হয় মানে অ্যাপটার যদি কোন রিলেটেড হয় ধরো তোমার আইওএস রিলেটেড যদি তোমার ই হয়ে থাকে তাহলে এগুলো করে দিতে হবে তারপরে এখানে বেনিফিট এটা এখন শো করবে না ওকে এখানে আর কোনো কাজ নাই এত ডিপে গেলে মাথা মতো সব উল্টে যাইব ঠিক আছে ওকে এবার চলে যাই নেক্সটে এবার আসি অ্যাডসেট ওকে এখানে একটা নাম দিয়ে দিই হ্যাঁ কি দেওয়া যায় স্মার্ট জোন দিয়ে দিই একটা নাম যে কোনো একটা নাম দেওয়া যায় স্মার্ট জোন ওকে আমি কিন্তু একটা জিনিস ই করে রাখছি এখানে আমরা কিন্তু অডিয়েন্স চাইলে কি সেভ করে রাখতে পারি ঠিক আছে এগুলো আমরা দেখব অডিয়েন্স সেভ করা এখন না তো এবার আসি হচ্ছে এখানে আমরা এটা দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম অ্যাড নেম তো এবার এখানে আমাদের পেজটা তো সিলেট আছে কিনা এটা দেখতেই পারবো এবার এখানে দেখো এখানে মিডিয়া আছে এবং ক্রিয়েট অ্যাড আছে তো আমরা মিডিয়া যদি থাকে মিডিয়াতে বিভিন্ন ধরনের ইয়ে মিডিয়া বলতে আমরা একটা ফাইল বলে থাকি যে এখানে আমাদের সমস্ত কিছু থাকে আর কি তো ধরো অ্যাড আমি যদি ইমেজ রাখতে চাই তাহলে ইমেজ এখানে আসবে বাড়ি থেকে আমরা ইমেজ আনতে পারবো অথবা যদি ভিডিও আনতে চাই তাহলে এখান থেকে সেমভাবে ভিডিও আনতে পারবো আপলোড ভিডিও তো এইভাবে তো এটা আমরা ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি এখান থেকে আমরা একটা অ্যাড তৈরি করতে পারবো মানে অ্যাডের ইমেজ এখান থেকে সেট আপ করতে পারবো ওকে আমরা দেখবো সমস্যা নাই আমি শর্টকাট করে বলে যাইতেছি প্রাইমারি টেক্স এগুলো আমরা দেখি তার আগে আমরা একটা অ্যাড বানাই আমরা অ্যাড ক্যাম্পেইন যে অ্যাডটা রান করব সেটার সেটার জন্য কি ধরনের কন্টেন্ট হয়ে থাকে কন্টেন্ট আমার কাছে আছে দেখি এখান থেকে একটা আপলোড করে দিই বানানোর বানাইতেছি না হ্যাঁ ওকে অ্যাড আপলোড ওকে দেখেন এখানে বেশিরভাগ মানুষ এগুলো কাজগুলো করে থাকে যদি এটা বৈধ না <laughs> আমার ইসলামী দৃষ্টিতে তারপরেও মানুষ এগুলো করে থাকে এই কাজের জন্য এটা আমি একটা হুজুরের কাছ থেকেই শিখছি এই সিস্টেমটা ঠিক আছে কিছু করার নাই তো দেখেন আমাদের এটা হচ্ছে এটা কিভাবে তৈরি করতে হয় একদম সিম্পল আমি যদি বলি এটা একদম সিম্পল আমি দেখাচ্ছি এটা তৈরি করা ধরেন এটা আমি ইয়া করছি আপলোড করলাম ওকে এটা আমি এখান থেকে ডান করে দিলাম সিলেক্ট করে তো আমাদের অ্যাডটা দেখেন সুন্দরভাবে কিন্তু বসে গেছে আর পেজ লাইকটা দেখেন কোথায় আসছে এখানে দেখেন পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম হলো ইসলাম একমত হলে এখানে ভোট দিন সহজ কথা ঠিক আছে তো এটার ক্যানভাতে চলে যাবেন ক্যানভা ডট কম এখানে ফেসবুকের সাইজ নেবেন পোস্টের ফেসবুক ফেসবুক পোস্ট অথবা হ্যাঁ ফেসবুক পোস্ট লিখলে হবে ফেসবুক পোস্ট এখানে ক্লিক করবেন এই একটা সাইজ তারা অটোমেটিকলি দিয়ে দিবে তো আমরা এখান থেকে এই সাইজটা নিব দেখি এখানে কোনটা আমাদের সাথে যায় এখানে সাইজ কি ওকে ইনস্টাগ্রামের সাইজ মেবি নিছি আমরা ওকে একটু কাজ করি আবার ইনস্টাগ্রামের সাইজটা দেখি Instagram Instagram Instagram post okay এটা দেখি এটাতে কাজে দিতে পারে কিন্তু মনে হচ্ছে বড় বড় লাগতেছে আমার কাছে ওকে এটাতে চলবো আপনি দুইটাতে নিয়ে দেখতে পারেন না আমার মনে হচ্ছে ইনস্টাগ্রামটা আমি নিয়েছিলাম এটা সাইজটা দেখলেই তো হয়ে যায় আমার ওকে এখানে নাই একটা কাজ করি আমি সাইজটা দেখি তাহলে বেটার হবে তো আমরা সাইজ দেখবো কিভাবে আমার যেহেতু এটা করা আছে আমি ইমেজে চলে যাব গুগল থেকে এখান থেকে ওকে আপলোড এখান থেকে আমাদের ইমেজের সাইজটা কি এটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ ইমেজটা কপি মানে এখানে ইয়ে করে দিলাম শর্টকাট পদ্ধতি এখানে ওকে সাইজ আসতেছে না আগে তো চলে আসতো এখন আসে না ওকে দেখে নিচের দিকে আসছে কিনা তাও না দেখি এখানে আসছে কিনা ওকে এক হাজার আশি বাই এক হাজার আশি ওকে বুঝে গেলাম এক হাজার আশিতে কোনটা আছে তাহলে ফেসবুকের ফেসবুকেরটাই মেবি আমি নিজেই করছি এগুলা কিন্তু আমার কাছে এখন ট্যাবলেটটা অন্য একটা ক্যানভাতে আছে ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট এক হাজার এটাও না ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং এটাও না এটাও না এত কষ্ট করার থেকে সাইজটা নিজে হাতে লেখি এক হাজার আশি বা এক হাজার আশি জামালা শেষ কাস্টমাইজেশন এক হাজার আশি এক হাজার আশি বাই এক হাজার আশি ওই ইনস্টাগ্রাম স্টোরি বা ইনস্টাগ্রামের পোস্টের সাথে মিলে ওকে ঠিক আছে ব্যাপার না কিভাবে কাজ করবেন সহজ কথা যদি আমি দেখাই এটা তৈরি করা এখানে আমরা একটা ধরেন ইসলামী একটা ফটো নিতে পারি অথবা আল্লাহ লেখলে হয়ে যাবে তো আমরা এখানে আসি এখানে লেখি এই কথাটা ওকে পোস্ট দেখি দেখি দেখি কাবা ওকে কাবার একটা ফটো নিতে পারি কেউ কেউ আছে আরও ভালো কন্টেন্ট লেখে যেমন মান মান লেখে কথাগুলো অনেক সুন্দর হয় তো নিয়ে একটা দিয়ে দিলাম এখানে একটা এলিমেন্ট একটা ইয়া নেব আর কি শেপ নেই ধরেন একটা শেপ নিলাম এগুলো এইভাবে করে মানুষ এখানে একটা ধরেন যে কোনো একটা কালার নিতে পারেন সব থেকে কালার হলুদ কালারটা কাজ করে বেশি এটা নিলেন চোখে পড়ে আর কি তো এখানে একটা বাংলা লিখে দিলেন ওই রকম করে ধরেন বাংলা লেখা তো অনেক টাফ ধরেন আমরা টেক্সে যাই এখানে বাংলা দেখি লেখা যায় কিনা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম এটা হচ্ছে সব থেকে সহজ পন্থা আপনার অ্যাডের ফলাফল ভালো পাওয়ার জন্য তো ধরেন এখানে আমি এটা দিয়ে দিলাম সম্পূর্ণটা কপি করে তো এই ফন্টটা খুব একটা আছে না মেবি দেখি তো আর একটু ছোটো করে দিই ওকে দেখেন হয়ে গেছে আর ফন্টটা চাইলে আমরা এখান থেকে এলিমেন্টারি ক্লিক করে এখানে লিখতে পারি বেঙ্গলি বেঙ্গলি লিখলেই হয়ে যাবে বেঙ্গলি বাংলা লিখে দিই না ওকে বা ওকে বেঙ্গলি চলে আসছে এই যে দেখেন বেঙ্গলি ফন্ট আছে অনেক এগুলো চাইলে আপনি লিখতে পারেন দেখেন এটা চমৎকার লাগতেছে এখানে আমরা ইয়া নিতে পারি একটা শেপ নিব মেসেজ রিলেটেড শেপ দেখি পাই কিনা ধরেন আমি শেপটা কিভাবে তৈরি করি আমারটা তো আমারটা এরকম না ওকে এটাই আমি নিতে পারি তৈরি করি আমি এটাই গোলটা বৃত্তটা নিলাম এখান থেকে এখানে আনি সোদাসুদি আনবেন আনার পরে এটা একটু বড় করবেন দেখেন একটু উপরে তুলে দিয়ে হালকা এটা করে দিলাম অথবা একটু এদিকে এনে দিলেন দেওয়ার পর একটা শেপ নেবেন এই যেটা এখানে কি দিছি আমি দেখেন এক সেকেন্ড এখানে দিছি হচ্ছে একটা ইয়ের মতো তীরের মতো হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করতে পারি এখানে এটা আমি এখানে না এটা একটু ঘুরে দিই দেখতে যেন ভালো লাগে দেখেন এটা তৈরি হয়ে গেল ওকে তৈরি হয়ে গেছে এবার এখানে ধরেন লিখতে পারেন একমত হলে একমত হলে লাইক দিন বা একমত হলে লাইক দিন তাই তো লিখছিলাম একমত হলে এখানে ভোট দিন ওকে লাইক দিন একই কথা ধরেন এটা আমি এখানে সোজাসুজি দিয়ে দিই ওকে এটা দেখেন একটু মাসে একটু গ্যাপ হয়ে গেছে আমরা এখানে এসে এটা ছোট ইয়া করে দিই উপর দিকে তুলে দিই হালকা ওকে এটা মাছ বরাবর এনে দেই দেখেন পারফেক্ট লাগবে এখন এই অ্যাডটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলি এটা যদিও এ প্রসেস কেউ দেখায় না আর এটা আমি সাজেস্ট করি না এরকম করে কাজ করেন কেউ বিপদে না পড়লে করবেন না ঠিক আছে তো ওকে এটা দেওয়া শেষ তো সেমভাবে যদি আমরা এটা আবার পুনরায় আনতে চাই এটা ক্লিয়ার করে নিতে পারি ক্লিয়ার অল এখান থেকে এসে আমরা ডাউনলোডে ক্লিক আপলোড পিকচারে ইয়া করে দেই ওকে আমাদের ইমেজ হচ্ছে ডাউনলোড হয়েছে কিনা না মনে হয় না পিএনজি এটা ডাউনলোড হতে এত সময় নিতেছে প্রবলেমটা কি নাকি এখানে আবার ভিডিও হইতেছে ওকে এক সেকেন্ড এখান থেকে আমি পিএনজি ভিডিওটা বেদ দিয়ে ওকে জিপিএনজি করে দিলাম এখান থেকে ডাউনলোড করি এখন তাড়াতাড়ি হওয়ার কথা আছে কে, কে? মনির ভাই আছেন? ডাউনলোড তো হয় না। <laughs> সময় নিতেছে। হবে। ডিস্টার্ব করতেছে মনে হয় নেটে নাকি। নেট ডিস্টার্ব দেখান। ওকে, এটাই ধরেন আমার এই ইমেজটা আমি এখান থেকে আপলোড করবো ধরেন ওইটা আপলোড করলাম সেমভাবে এখানে আসবে আপলোড করে মানে এখানে ওপেন দিবেন দেওয়ার পরে এখানে চলে আসবে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে ডান দিয়ে দিব শেষ ইমেজ চলে আসছে এখানে আপনি চাইলে উপরে ডেসক্রিপশন লিখতে পারেন না লিখলে কিছু যায় আসে না তো আমরা এখানে নিচের দিকে দেখেন এখানে স্মার্ট ক্লোথিং আছে এখানে দেখি প্রাইমারি টেক্সটটা আমরা ওকে প্রাইমারি টেক্সট তো উপরে আমরা একটু উপরের দিকে যাই দেখি ওকে স্মার্ট জোন দেখি এটা কোথায় দেওয়া যায় ওকে এটা চেঞ্জ হয় নাই ওকে এটা আমরা দেখতেছি এটা মনে হয় উপরে চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে প্রাইমারি টেক্সট হচ্ছে ডেসক্রিপশন এটা না অ্যাড অ্যাডে add a text option okay এটা হলো এটা লাগবে না আমাদের যেহেতু প্রাইমারি কোনো টেক্সের দরকার নাই এখানে তো অপশন পাইতেছি না ওকে অন্য অন্য অ্যাডের ভিতরে এখানে একটা অপশন থাকে যে এখানে একটা ওয়ার্ড লেখা যায় যে কোনো ওয়ার্ড এখানে নাই মেবি হ্যাঁ মেবি নাই তো যাই হোক ব্যাপার না আমাদের ইয়া লাগবে না ওই প্রাইমারি টেক্সট লাগবে না মানে ডেসক্রিপশন নাই এটার চাইলে আপনি দিতে পারেন একমত হলে ওই কথাটাই উপরে বাংলা লিখে দিতে পারেন অথবা এটাতেই মানে হেভি রেজাল্ট দেয় তো তাহলে অত কিছু দরকার নাই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কোনো এখানে অপশন নাই তো আমরা যেটা করব এখান থেকে ডাইরেক্ট পাবলিশ করব এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে ওকে এখানে কি বলতেছে অ্যাডসেট ওকে অ্যাডসেটে প্রবলেম করতেছে বলে দিছে ইরো ইরো চলে আসছে লোকেশন ওকে লোকেশন আমরা সিলেক্ট করি নাই তাহলে এতক্ষণ কি করলাম বাংলাদেশ দিদি okay Bangladesh okay all set okay এবার আমরা সেকেন্ডে যে পাবলিশ করি পাবলিশ এবার দেখি নাই কিনা হ্যাঁ এবার হয়ে গেছে পাবলিক এইটুকুই হলো কাজ আর কোনো কাজ নাই আমরা একবারে প্রথমে চলে আসি এগুলো সব কেটে দেই এখানে আমাদের হয়ে গেছে সব আপডেট করি সিলেক্ট ওকে তো এই হচ্ছে কাজ করা যাবে এভাবে যদি এটা আমার লাগবে না এখন আপাতত